আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা চলে এসেছি বিনোদন পাড়ার নতুন সব খবর নিয়ে আপনাদের কাছে আজকে আমরা আপনাদেরকে জানাবো হিরো আলম এবং পরিচালক রুমার কথা কি হয়েছিল সেদিন হিরো আলম এবং রুমার মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কেন এত উত্তাপ তাদের দুজনকে নিয়ে জানা যায় কিছুদিন আগে এফটিসিতে শুটিং কালে ক্যামেরার আড়ালে পরিচালক রুমা নাকি বড় এক বাক্স নিয়ে হিরো আলমের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে কি ছিল সেই বাক্সের ভিতর উত্তর কে নিয়ে জনমনে এত কৌতূহল তার উত্তর খুঁজতেই আমরা চলে গিয়েছিলাম হিরো আলমের কাছে Hero Alam BD News three সিক্সটিকে জানান সেই প্যাকেটের ভিতর নাকি ছিল সৌন্দর্য বর্ধনের জন্য সুদূর কানাডা থেকে নিয়ে আসা চারটি সৌন্দর্য বর্ধনের ক্রিম এবং সেই সাথে পরিচালক রুমা হিরো আলমকে আরো দিয়েছেন পাঁচ ছয় বক্স গরু মোটা তাজাকরণের ট্যাবলেট যা খেয়ে তিনি আশা করছেন হিরো আলম আরো মোটা তাজা হয়ে সুদর্শন হয়ে ক্যামেরার সামনে যেতে পারবেন এর সাথে হিরো আলমকে নাকি তিনি কিছু লাভ ক্যান্ডি দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে হিরো আলমকে কেন পরিচালক রোমা দিলেন লাভ ক্যান্ডি অন্য কোনো ক্যান্ডিও কি দিতে পারতেন তবে লাভ ক্যান্ডির ব্যাপারে একদমই মাথা ঘামাচ্ছেন না Hero Alam BD News three sixty টিমের কাছে তিনি বলেছেন পরিচালক রোমার এহেন ব্যবহারে তিনি মোটেও খুশি হননি তিনি মনক্ষুণ্ণ হয়েছেন তিনি মনে করেন তার স্বাস্থ্য এবং চেহারা যা আছে খুব ভালো আছে তিনি নিজেকে সুপারস্টার মনে করেন মিডিয়া পাড়ায় সব দিক থেকে যোগ্য মনে করলে হিরো আলম তার নিজেকেই বলেন তিনি নাকি সব থেকে যোগ্য সেক্ষেত্রে পরিচালক রোমা কেন তাকে গরু মোট মোটা তাজাকরণ ওষুধ দিলেন তিনি আর মোটা হতে চান না এই স্বাস্থ্য নিয়ে এগিয়ে যেতে চান তিনি বাংলাদেশের দ্বার প্রান্ত তার প্রতিভাকে পৌঁছে দিতে চান ঘরে ঘরে বিডি নিউজ থ্রি সিক্সটির মাধ্যমে দর্শকদেরকে হিরো আলম বলেছেন তিনি চ্যালেঞ্জ করতে চান মিডিয়া পাড়ায় তার চেয়ে সুন্দর কোনো নায়ক নেই এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন তার ক্যারিয়ারকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন বিডি নিউজ থ্রি সিক্সটির কাছে হিরো আলম বলেছেন অভিনয় মিউজিক ভিডিও সিনেমা নাটক গানের পরপর তিনি এখন কবিতা আবৃত্তির দিকে মনোযোগ দিচ্ছেন তিনি নাকি সার্বক্ষণিক একজন আবৃত্তিকার রেখেছেন তার জন্য যিনি তাকে আবৃত্তি শিখাচ্ছে তাহলে দর্শক আমরা আশা করতে পারি কিছুদিনের মাঝে আমরা হিরো আলমের আবৃত্তি করা কবিতা শুনতে পারবো এই প্রতিভাবান শিল্পী যেখানেই পা দিয়েছেন যেখানেই হাত রেখেছেন ধুলো হয়ে গিয়েছে শোনা তো আমরা আশা করতে পারছি তার আবৃত্তি করা কবিতাও নিশ্চয়ই আমাদের হৃদয় কেড়ে নেবে পাষাণ হৃদয়কে করে তুলবে প্রেমী শত শত মেয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বামীর ঘর ছেড়ে বাবা মায়ের ঘর ছেড়ে জমানো টাকা পয়সা নিয়ে পালিয়ে এসেছেন হিরো আলমের কাছে আছে না জানি তার তার কবিতা কেড়ে নিয়ে আসে আরো কত মানুষকে তার কাছে কি আছে হিরো আলমের মাঝে এখন সেটাই আমাদের মনে প্রশ্ন আর হ্যাঁ দর্শক আরেকটা খবর ইতোমধ্যে আমাদের কানে চলে এসেছে তা নিয়ে বিডি নিউজ থ্রি সিক্সটি নেমেছে কঠিন অনুসন্ধানে আমরা জানতে পেরেছি হিরো আলমের নবাগত নায়িকা অন্বেষা নাকি গর্ভবতী কে এই সন্তানের পিতা এ প্রশ্নের উত্তরে BD News three sixty team রয়েছে এখন মাঠে মাঠে এই সঠিক তথ্য নিয়ে আমরা পৌঁছে যাব আপনাদের কাছে আমাদের পরবর্তী ভিডিওতে নাম প্রকাশ ব্যবসা অনিচ্ছুক হিরো আলমের কিছু ঘনিষ্ঠজন জানিয়েছেন ইতোমধ্যে হিরো আলমের মেয়ে নাকি বিয়ের উপযুক্ত হয়ে গেছে ধারণা করা হচ্ছে আগামী মাসের মাঝে হিরো আলম হতে যাচ্ছেন শ্বশুর আমাদের সুপারস্টার শাকিব খান জনসমক্ষে পিতাই হতে রাজি হননি কিন্তু আমাদের হিরো আলম হয়ে যাচ্ছেন শ্বশুর এই ব্যাপারে আপনার মতামত কি জানি আমাদের ভিডিওতে কমেন্ট করুন মিডিয়া পাড়ার যে কোনো চাঞ্চল্যকর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ থ্রি সিক্সটিকে আমরা সকল তথ্য নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে আপনাদের সেবাই আমাদের লক্ষ্য মনে রাখবেন বিডি নিউজ থ্রি সিক্সটি সবসময় রয়েছে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে